হ্যালো গ্যাস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি সো গ্যাস সবাইকে ঈদ মুবারক ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল সো গ্যাস আজকে একটা প্যাং করতে যাচ্ছি সো গ্যাস এইটা আমার first voice video so guys সবাই দেখেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভয়েসে একটু প্রবলেম হতে পারে এইটা ফার্স্ট ভিডিও তো তার কারণে সো গ্যাস সবাই একটু দেখতে থাকেন সো গ্যাস অলরেজ আসছি বারমুডা র্যাঙ্ক ভাই সাহ হ্যালো ভাই হ্যালো ড্রাগনে কে ভাই হ্যাঁ ভাই ভাই বাঙালি হোক এ নেপালি হোক हाँ भाई ये सब है बांग्लादेश से हो क्या नेपाल से हाँ भाई क्या बोल रहा हो हेलो हाँ बोलो भाई বাঙালি हाँ भाई बंगाली अरे हम तो बंगाली বলতেছি ভাই আপনারা তো র্যাঙ্ক খেলতেছেন আমাকে একটা র্যাঙ্ক ম্যাচ খেলতে নেন না ভাই সব অলডে যত স্কোয়াডের সঙ্গে যাচ্ছি সবাই কিক মেরে দিচ্ছে यार भाई तुम किस का सर হ্যাঁ ভাই ড্রেস আপ আর নাই তা কি পরবো ভাই ড্রেস আপ তো আর নাই আমার কাছে তা ড্রেস আপ না থাকলে কি পরবো ভাই বলেন একটু একটা কিছু গিফট করেন না ভাই তাইলে আমাকে তাইলে একটা কিছু গিফট করেন আমি সেইটা পরে আসি ভাই আমার কাছে কোনো কিছু নাই বিশ্বাস করেন ভাই না না ভাই আমি তো হিরায় গিয়ে উঠি মনে করেন আমার হ্যাকার ফ্রেন্ডরা আছে তো তারা খেলে আর আমি এক জায়গায় থাকি আর আমি এইভাবে তো হিরায় গিয়ে উঠছি হিরোইকের ভাই চিনি না ওইসব আর কি চিনি না ভাই আচ্ছা কেমন দেখতে একটু পরেন দেখি তাইলে আমি পরে আসতেছি আরে না ভাই আমার ফ্রেন্ডরা আছে না আমার ফ্রেন্ডরা আছে তাদের সঙ্গে খেলি আরে এই এমপি ফোরটিটা ভাই থ্রি স্পিনে পাইছিলাম ভাই আপনার একে বের করতে কত ডায়মন্ড লাগছিল হ্যাঁ ভাই কাস্টম প্যাক ডাউন বুঝি না ভাই কি বলছেন ভাই কাস্টম প্যাক আপনাদের কাছে আর কোনো ভালো ড্রেস নাই ভাই ওই যে হিপ হপ না কি বলে হিপ হপ সাকুরা নাকি ওইসব আগের দিন ভাই দেখলাম ফেসবুকে হিপ হপ দিচ্ছে এটা কি সত্য ভাই দিবে হ্যালো চার নাম্বার ভাই ভাই বট বলে আজকে কথা বলতেছেন না ভাই হ্যালো ভাই একজনের ভয়েস অফ করে আরেকজনের ভয়েস অন করে রাখেন ভাই একটু কভার দিয়ে খেলেন ভাই আমি খেলতে পারি না কিন্তু আপনার তো হিরোইক হিরোইক রয়েছেন ভাই কার কাছে দিব ভাই Hello. আর নাম্বার ভাই বলতেছি যখন এই হিপ হপ দিছিল তখন তখন থেকে খেলতেন না আপনি হ্যাঁ কথা বলো না কেন ভাই হ্যালো এখানে তো এনিমি নাই ভাই কোনো you to ইরে আমার সাথে হ্যাঁ muy buenas I'm still trapped in my mind. Thank you ভাই আর তাহলে একবার দূরে We gon' burn it down. Burn it down. We gon' burn আপনারা তো জোরে দৌড়াচ্ছেন কিভাবে ভাই भाई हम तो दौड़ाई करते ना तो आगे आगे चले सामने नहीं भाई সো গ্যাস ওরা প্রথমে একটু কথা বলে আর কথা বলতেছে না সো গ্যাস কথা বলার দরকার নেই এখন আমি কন্টিনিউ করি ম্যাচটা সো গ্যাস প্যারাকিং যেটুক করা সেইটুক তো হইছে আর লাগবে না গ্যাস তো সবাই দেখতে পাচ্ছেন গ্যাস দেখি We gon' burn it down We gon' burn it down burn it down. I killed it, it's murder. I killed it, it's murder. I killed it, it's murder. I killed it, it's murder. I killed it, it's murder. Go crazy, berserker. I killed it, it's murder. Go crazy, berserker. I killed it, it's murder. Go crazy, berserker crazy berserker. It's murder. I Killed it, it's murder, go crazy, berserker. I killed it, it's murder, go crazy, berserker. I killed it, it's murder, go crazy, berserker. I killed it, it's murder, go crazy, berserker. I killed it. killed it. It's murder. it's murder. Go crazy, berserker. Like you, be strong to hold the powers of the sun. To dream, believe in strength. Now I'm the only one. Can I be your superhero? superhero I feel trapped in my mind I can't escape even if I try to Little too late, too weak and too kind My heart is on fire and I'm burning alive So I guess I'm not fine, still trapped in my I'm mind the tape been in my mind for days Wish I could get away you know it isn't safe for me to be hey, in this hey, headspace yeah, yeah. Drunk and I miss you unless I'm just drunk Told me to swim, then you watched as I sunk I can't forgive you, no I'm not that dumb Paranoid, I gotta run I cannot breathe through toxic skies You pollute me with your lies Thought I'd die along with my sense of time And I'm not alright Feel trapped in my mind, I escape even if I try to Little too late, to waking too kind My heart is on fire and I'm burning alive So I guess I'm not fine, still trapped in my mind Once upon a time I used to hold you close Now the only thing I'm holding is a broken soul Knock me down and I'm still falling like some dominoes Oh no, I'm trapped, I can't get out, no Back to the basics, you crazy as hell And I can't bring myself to say I wish you well Trying to be tough in a world that's a place You told me that you would stay I cannot breathe through toxic skies You pollute me with your lies Thought I'd die along with my sense of time And I'm not alright Feel trapped in my mind I can't escape even if I try to Little too late, too weak and too kind My heart is on fire and I'm burning alive So I guess I'm not fine Still trapped in my mind Every time I die a little inside I'm like bye, baby, baby, bye, bye Gotta move on with my life, well at least I'm gonna try Don't you hear me in the night, cause I'm probably home crying Don't you know that I'm still trapped in my mind I cannot breathe through toxic skies You pollute me with your lies Thought I'd die along with my sense of time And I'm not alright, feel trapped in my mind even if I try to Little too late, to weak and too kind My heart is on fire and I'm burning alive So I guess I'm not fine, still trapped in my mind Can't breathe in toxic skies Pollute me with your lies Yeah, I thought that I'd die No garden, oh so dark, oh so dark A life that falls apart, falls apart My heart been torn apart I've been torn apart I'm a fucking loner and I stayed away for life I'll probably never change, even though I like to Even though I like Probably never changed for nothing, my dear All my insecurities holding me near Probably never changed for nothing, my dear All my insecurities holding me near But I've been working oh so hard To find some meaning in this life find some meaning in this life In a life that got it oh so dark, goes so dark A life that falls apart, falls apart My heart been torn apart, torn apart I've been bleeding on the inside, I'm torn apart